হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি প্রীতি বরাবরের মতোই চলে আসি আমার ব্লগ চ্যানেল থেকে তোমাদের সাথে নতুন আরও একটি রান্না শেয়ার করতে আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে আমাদের পুকুরের একদম সতেজ মাছ তাহলে চলো চাল কুমড়া রান্না করতে কি কি লাগবে আমরা দেখে নিই প্রথমেই আমি নিয়েছি আমাদের একদম সবজি বাগানের ফ্রেশ চাল কুমড়া তারপর নিয়েছি মাছ রুই মাছ আর নিয়েছি পেঁয়াজ কুচি তারপর নিয়েছি কাঁচা মরিচ তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া লবণ আর তেল তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে রান্না করব। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি প্রথমে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি

আমার আমরা এভাবেই রান্না করি তোমরা ভিডিওটা দেখো এবং এভাবে রান্না করার চেষ্টা করো ভালো লাগবে তোমাদেরও আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমেই চাল কুমড়া চাল কুমড়া আমার দেওয়া শেষ এখন আমি একটু নাড়িয়ে দিব কারণ না হয় পুড়ে যাবে চুলাটা একটু হালকা আছে রাখতে হবে এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এই রান্নাটা আমি একদম আমার মায়ের হাতের থেকে শেখা তোমরা প্লিজ আমার রান্নাটা দেখো এবং এমনভাবে রান্না করার চেষ্টা করো এখন আমরা এটাকে একটু নেড়ে দেব এক থেকে দুই মিনিটের মতো এটা কষানো হয়েছে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। এখন আমাদের চার থেকে পাঁচ মিনিট এটা কষানো হয়ে গেছে ঢাকনা দিয়ে এখন আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিব একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এটা আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি কষাবো এখন আমার নাড়ানো শেষ এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেন দুই থেকে তিন মিনিট কষিয়ে এটার মধ্যে ঝুল দিব এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি আর এটা এখন ঝুল ঝুল দেওয়ার সময় হয়ে গেছে একটু নাড়ানাড়ি করে ঝুল দিয়ে দিব এটার মধ্যে যেহেতু এটা গাছের একদম ফ্রেশ সেজন্য এটার মধ্যে বেশি ঝুল লাগবে না তাহলে আমি আমার পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি আবার ফিরে আসি রান্নাটা হওয়া পর্যন্ত আমার তরকারিটা হয়ে আসে এখন আমি কাঁচামরিচ দিব অল্প করে কাঁচামরিচটা দিয়ে তরকারিটা আমি দুই তিন মিনিটের মতো আরও জাল করে নামিয়ে নিচ্ছি এই ধরনের ভিডিওগুলো যদি আমার চ্যানেলে তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমাকে তোমরা একটু সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে তোমরা একটু শেয়ার কমেন্টস এবং লাইক দিয়ে দিও প্লিজ প্লিজ প্লিজ